একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ কিলোমিটার হলে এর পরিসীমা কত ধরি আয়তকার আয়তকার ঘরের বিস্তার এক্স মিটার আয়তাকার ঘরের দৈর্ঘ্য one point five x metre metre আয়তকার ঘরের আয়তকার ঘরের ক্ষেত্রফল ক্ষেত্রফল টু এক্স দুনুন দুই এক্স সমান সমান থ্রি এক্স স্কোয়ার দুই বর্গ মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড দুই সমান সমান দুইশো ষোলো বা থ্রি এক্স স্কোয়ার দুইশো ষোলো গুণন দুই বা এক্স স্কোয়ার দুইশো ষোলো গুণন দুই ডিভাইডেড তিন বাহাত্তরে দুশো ষোলো এক্স স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ রুট ওভার করলে একশো চল্লিশ রুট করলে বাড়ায় এক সমান সমান বার দৈর্ঘ্য থ্রি এক্স দুই সমান সমান বারো আঠারো মিটার আয়তকার ঘরের পরিসীমা দুই পরিসীমার সূত্র দৈর্ঘ্য যোগ বিস্তার দৈর্ঘ্য হলো আঠারো বিস্তার হলো বারো ষাট মিটার